আপু হ্যালো হুম দাঁড়াও লাইভ স্টার্ট দিছি দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড আমি একটু মাইকটা অফ করে লাই আমার এই চুপ থাক তোরা আমি কিছু শুনতাছি না আপুর কথা হ্যালো আপু একটু পরে কথা বলো লাইভ স্টার্ট দিছি আজকে আমি ইন্ট্রো দেই <laughs> না না না আজকে স্পেশাল লাইভ তুমি চেক দিলা না মিস করবা না না না আমি এখন চেক দিতেছি আজকে না আমার বার্থডে সিরিয়াস হ্যাঁ আগে বলেন না কেন তোমার পাই নাই কালকে রাতে তোমার মেসেজ দিছি যে আপু আমার বার্থডে উইশ করো অফলাইন সরি সরি আচ্ছা থাকো থাকো লাইভ স্টার দিছি তো just now hi guys welcome 1.3 K people হয়ে গেছে যা যা জয়েন করছো আমার একটু লজ্জা লাগতেছে গাইস ঠিক আছে so don't don't mind actually আমার শাড়ি পরলে আই ডোন্ট নো ভাই আমার লজ্জা লাগে <laughs> আমার বেশি লজ্জা লাগতেছে আমি <laughs> হাতে সরব না জোস লাগতেছে বাট <laughs> আমার একটু বেশি লজ্জা লাগতেছে ওকে <clears throat> জান্নাত কুল ডাউন লজ্জা লাগতেছে কেন ভাই আমি তো আগেও শাড়ি পরছি গাইস ওয়েলকাম ওয়েলকাম সবাই জয়েন করো ঠিক আছে আজকে আমরা হচ্ছে ব্ল্যাক শাড়ি পরে আসছি তো তোমরা অনেক অলরেডি দেখে ফেলাইছো কারণ আমি পিক আপলোড করছি গাইস মানে ফেস দেখানোর আগে বলো যে আমি যে পিক আপলোড করছি না কেমন লাগছে আসলে পিক পিকটা কেমন ছিল আমার কেমন লাগতেছিল একটু বলো না হ্যাঁ তোমার আইফোনটা জোস লাগতেছিল অবশ্যই এই Prince Sharif thank you so much for send আল্লাহ রে আমি পাঁচ মিনিটের জন্য ফ্যান অফ করছি পুরো গানায় গেছি যদি চিত্র বাই দ্য ওয়ে ব্ল্যাক কিন্তু আমার খুব ফেভারিট মাইন অলসো ওহো গাইস করছো মাই গড তো বেশি হয়ে গেল পুরা ধুরা স্টার আইতাছে কি খবর হে তাও Sifaia thank you so much for send star and Swapna Saha আপু এক ম্যাচ খেলতে আচ্ছা ওয়েট করো আর যে Raja thank you so much for seventy star thank you guys কেমন লাগতাছে একটু কমেন্ট করো যদি ভালো কমেন্ট না করো আমি আজকে ফেসই দেখাবো না অফ করে দেব হে হাসান ভাইয়া thank you so much for seventy five star MD Lovel thank you so much for seventy star three point four K people join করছো ঠিক আছে সো মিনিমাম যদি টু কে রিয়াকশন কমপ্লিট নয় আমি ক্যান ফেস দেখাবো আচ্ছা কথা শোনা যায় হ্যাঁ নিলাম আমি লাইভে চুপ করা হ্যাঁ আমি লাইভ আচ্ছা একটু চুপ করো না ঠিক Sajid Ahmed Faraui thank you so much for 75 star Ratul Islam ভাইয়া thank you so much for 75 star guys যোগের ইনসাম কমপ্লিট করো আমার হাত ব্যথা হয়ে গেছে আল্লাহ প্লিজ আমি পারতাছি না উপরে উঠে রাখতে এই উপরে উঠে হাত রাখলে এত কষ্ট লাগে কেন মাশাআল্লাহ hello from Assam thank you Sakib ভাইয়া thank you so much for 75 star thank you guys যারা যারা জয়েন করছো সবাই একটু লাইক করে দাও আর টুকি রিয়াকশন কমপ্লিট করো যদি কোন চিত্র আঁকি পৃথিবীর সবচেয়ে দামি সেই চিত্রতে তুমি পারফেক্টলি বসো কেন লাগে শূন্য আচ্ছা দূর আজকে একটু জাগানাকা গান গাও সুন্দর লাগতেছে এখন জাগানাকা গান গাও <laughs> কি গাইতেছে চিকনি চামেলি চুপকে <laughs> হ্যাঁ তোমার এই যে আপলোড করা ছবিটা দেখে আমার ওইটাই মনে হয়েছিল ফর কমপ্লিট করো এত মানুষ কেন জয়েন করতেছে আচ্ছা না আমি করবো না ঠিক আছে নো জান্নাত নো নাকামি by the way 60% star complete হয়ে গেছে গাইস কনফার্ম জান্নাতি সাদিকুলের বউ কি বলতা হেল ব্রো তোমারে বিয়া করমু ঠিক আছে প্লিজ ব্রো প্লিজ এত সুন্দর শাড়ি পরে আমি দিন বাসায় বসে ভাবতেছি আজকে যদি একটা জামাই থাকতো মনে ঘুরতে নিয়ে যেত আমি স্টিমে দিনের পথে আসো Sneha queen you so much for 75 star সিং you so much for 75 star guys by the way আমাদের 75% স্টারের এমটা কমপ্লিট হয়ে গেছে কামাই যাইতাছি রে কমপ্লিট হয়ে গেছে আমরা একটু 100% করে ফেলে আর আমার মনে হচ্ছে যে তোমাদের বেশি ওয়েট করে ফেলাইতেছি না দাঁড়াও এটা হচ্ছে পনেরোশো স্টারের এগারোশো কমপ্লিট হয়ে গেছে অলরেডি আনিক ভাইয়া thank you so much for seventy five star আমার হাত ব্যথ হয়ে গেছে আমি নামাই ফেলাইলাম আপু খালি কপালে ঢাকা রাখছো কপালে কিছু আছে নাকি না চোখ চোখের মধ্যে অনেক কিছু আছে ভাইয়া চোখ চোখ দেখা গেছে তাইলে আমি দেখাই নাই তো guys 5 watching. Oh my god. Thank you so much. By the way guys জানো এই শাড়িটা কে গিফট করছে? আচ্ছা এই শাড়িটা কে গিফট করছে গাইস এইটা কে কে জানতে চাও কমেন্ট কর আমি বলি মিনিমাম যদি 10000 কমেন্ট আসে না আমি সিরিয়াস তার নাম বলে দেব but I need 10k comment in the comment section in 2 minute এখন কত আছে দাঁড়াও লেট মি চেক এখন আছে কমেন্ট হচ্ছে আমার দুই হাজার তিনশো সামথিং ঠিক আছে মানে পঁচিশশো ধরে নিলাম আমরা বাজে হচ্ছে দশটা পঁচিশ দশটা সাতাইশের মধ্যে তোমরা যদি আসলে দশ হাজার কমপ্লিট করতে পারো আমি সিরিয়াস বলে দিব বাট কমেন্ট করতে হবে কে ডাক দিছে শাড়ি ঠিক আছে যদি শুনো সিরিয়াসলি শক্ট হয়ে যাওয়া আচ্ছা আমি ধরে রাখছি কয়েকজন রে তো পরে কমু Tajrul Islam Emon thank you so much for টেস্টার থার্টি স্টার বলো তো কে সাদিকুল ভাই what the hell why can't you না না আমি অনেকের কমেন্টে দেখছি তো তাই আমি বললাম এটা যদি কোনো চিত্র আঁকি বাউ বাউ okay guy six K people join করে ফেলাইছে সো আমার কি আর তোমাদের ওয়েট করানো উচিত বলো আমি কি তাহলে আসবো বাট আমার তো আমার লজ্জা লাগতেছে আমার আমার এত লজ্জা করে বেশি করতেছি রে আপু সেই থ্যাংক ইউ আচ্ছা কমপ্লিট হোক আল্লাহ হাত উপরে উঠে না দেখো না দেখো না কমপ্লিট তাহলে এখন ফেলাই লজ্জা লাগতেছে ভাই ওরা যেমনি এক্সপেক্ট করছে আমি যদি এরকম না হই নাকি জায়গায় আমি কি জানতে পারি আমি শাড়ি পরে লাইভ আসছি ওই ওই জায়গায় কি হয়েছে জানতে পারি <laughs> ছড়াবো এ আমি নার্ভাস ফিল করতেছি রে আই থিংক আপু লেন্স লাগাইছে no no no no lens আমি আমি রিয়েল ভাবে আসছি okay ready 1 one two two three three hi আমার লজ্জা লাগে ভাই ব্লিপ আমি ইচ্ছা করে করি না আমার লজ্জা লাগে ওকে আবার আবার ঠিক আছে আবার প্রথম থেকে আবার ঢাকো হয় না আবার হ্যাঁ? ঢাকো হয় না প্রথম <laughs> থেকে গাইস প্লিজ হ্যাঁ ওই যে ওই রিঅ্যাকশনটা ওই যে ওই এক্সপ্রেশনটা দিবা <laughs> বুঝছো ওই যে নতুন নতুন দেখো দেখো আবার দেখো ওহো গাইস <laughs> চলে এসেছি আমরা দাঁড়াও আমি ফেস ক্যামটা ছোট করি কারণ অনেক বড় আমার আগে কখনো করি নাই তো এত ওকে সেই আপু এখন আমারে কিন্তু উইশ করো নাই ছি দাঁড়াও দাঁড়াও আমি নিজে শাড়ি তুমি জানো অভি আমি তোমার বার্থডে দেখে আজকে শাড়ি পরে আসছি ওরে তাই নাকি সত্যি এই কমেন্ট দেখে লাই ধরো না আমি আগে জানতাম না by the gaming with black sari যেটা তোমাদের অনেক দিনের ইচ্ছা ছিল অনেক বেশি রিকোয়েস্ট আসতে ছিল আমি তো দুইটা শাড়ি পরে মূলত লাইভ করছি একটা ছিল দুটাই দুটাই দুইটাই রেড ছিল সো তোমরা ছিল ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক আমার মতো আরো অনেকের ব্ল্যাক পছন্দ so that's why finally black sari but guys এই শাড়িটা একজন একজনে গিফট করছে ঠিক আছে সো এটা গিফটের শাড়ি আমি নিজে কিনা পরি নাই <coughs> তো তোমরা কিন্তু দশ হাজার কমেন্ট কমপ্লিট করতে পারো না আঠাশ বাইজে গেছে সো আনফর্চুনেটলি আমি বলতে পারলাম না গো সরি বাট যাদের যাদের শুনতে মন চাইতেছে না <laughs> আমার ফেসবুকে নক দিও আচ্ছা গাইস কমেন্ট করো কেমন লাগতাছে প্লিজ দাঁড়া আমি ফোন অন করি কমেন্ট পড়ার জন্য যদি কোন চিত্র কি কত কে রে সিক্স পয়েন্ট ফাইভ কে উঠছিল যদি আমি ই করতেছি সাদি আপু ওয়েট করলে আরো অনেক উঠতো না বেশিক্ষণ ওয়েট করে লাভ নেই আমারই তো followers I love you all first time দিলাম আমি আর আগে কখনো দিই নাই